মানব হৃদযন্ত্রে প্রতিনিয়ত সিস্টুল ও ডায়াস্টোলের ঘটনা পুনরাবৃত্তি করছে এতে হৃদপিণ্ড রক্তচাপ সৃষ্টি করে এবং সমগ্র দেহে রক্ত প্রবাহ বজায় রাখে এবার কার্ডিয়াক চক্র সম্পর্কে দেখে নেওয়া যাক আমাদের হৃদযন্ত্রে সিস্টুল ও ডায়াস্টোলের ঘটনা পুনরাবৃত্তিতে প্রতি চক্রের যে সকল কার্যক্রম সম্পন্ন হবে তাকে কার্ডিয়াক চক্র বলে এই চিত্রটিতে দেখতে পাই হৃৎপিণ্ডের প্রতিটি এই ডায়াস্টল অবস্থায় আছে এটি সমন্বিত ডায়াস্টল বা জয়েন্ট ডায়াস্টল স্টেজ এখানে বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা খোলা অবস্থায় আছে তাহলে কি করবে পালমোনারি শিরা ও প্যান থেকে রক্ত যথাক্রমে বাম ও ডান আর্ট্রিয়ামে প্রবেশ করবে এবার অ্যাট্রিয়ামের সিস্টুলের জন্য এস এ নোট বা সাইনোট্রিয়াল নোট বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে দিবে অ্যাট্রিয়ামের সিস্টুলের সময় অ্যাট্রিয়াম ক্রমাগত চাপ প্রয়োগ করে সংকুচিত হয় এবং বাইকাসপিড ও ট্রাইকাস্পিড কবাটিকার মাধ্যমে রক্ত যথাক্রমে বাম ও ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে ভেন্ট্রিকলের রক্ত পূর্ণ হলেই ভেন্ট্রিকলের সিস্টুল শুরু হয় ভেন্ট্রিকলের সিস্টুদের জন্য অ্যাবি নোড বা অ্যান্ট্রিওভেন্ট্রিকুলার নোড প্রতিক্রিয়া সৃষ্টিকারী বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে দেয় এটি ভেন্ট্রিকলের সংকোচন ত্বরান্বিত করে যখন ওই ভেন্ট্রিকল ক্রমাগত সংকুচিত হয় এবং তখন এটি বাইকাসপিড ও ট্রাইকাসপিড কমাটিকা বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়ায় তাহলে কি করবে সেমিলো সেমিলোনার কপাটিকা খুলে যাবে এবং রক্ত অ্যারোটা ও পালমোনারি ধমনীতে প্রবেশ করবে বাইকাসপিড ও ট্রাইকাসপিড কবটিকা সজোরে বন্ধ হয়ে যাওয়ায় হৃৎপিণ্ডের লাভ সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয় হৃৎপিণ্ডের সৃষ্টদের পরপরই ভেন্টিকলের মধ্যস্থ চাপ হ্রাস পায় এবং প্রসারিত হতে শুরু করে এতে বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় কিন্তু সেমিলোনার কপাটিকা বন্ধ হয়ে যায় ফলে হৃৎপিণ্ড ডাব সদৃশ দ্বিতীয় শব্দের সৃষ্টি করে এই প্রক্রিয়াটি প্রতিনিয়ত পুনরাবৃত্তির মাধ্যমেই মানব হৃদযন্ত্রে কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়ে থাকে প্রতিবার সিস্টোল এবং ডায়াস্টোলের ঘটনা পুনরাবৃত্তি হয় হৃদযন্ত্রে এই কারণে এটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র